সিরিয়া বিরাজে যাইব মাইয়া বধু সাজিয়া আজ মাইয়ার বিয়া কলি যে ছিরিয়া পঙ্কিরাজে যাইব কোন বধু সাজিয়া ভাইগো বলদি মেহেদি বাটিয়া লাগাও বসল করাইয়া তোমরা বলদি মেহেদি বাটিয়া লাগাও বসল করাইয়া নতুন সাজে সাজবো মাইয়া কাল শাড়ি পুরিয়া সাজি সাজবো কোনা লাল শাড়ি পরিয়া আজ মায়ার বিয়া করি যাইব মায়া বধু সাজিয়া সাজে দুলা আইব ঘোরায় চুরিয়া মায়ের বাঁধন ছিন্ন করে আপনকে পর করে চাইব যে চলিয়া পঙ্খিরা যে যাইব কন্যা বধু সাজিয়া পঙ্খিরা যে যাইব কন্যা বধু সাজিয়া অশ্রু ঝরে আত্মীয় স্বজনায় কলিজার টুকরা যায় চলিয়া শ্বশুর আলয় সব কাটে বাপের ঘরে সংসার স্বামীর ঘরে প্রীতি মানিয়া পঙ্খিরাজে যাইব মাইয়া বধু সাজিয়া পঙ্খিরাজে যাইব মাইয়া বধু সাজিয়া আজ মাইয়ার বিয়া তলি যাসিরি সাজবো মাইয়া লাল শাড়ি পরিয়া দেখো নতুন সাজি সাজবো কোনা লাল শাড়ি পরিয়া আজ মাইয়ার বিয়া কলি যাচ্ছে